বলেছিলাম এপ্রিলের পঁচিশ তারিখের ঘটনা যদি কোরআনের জ্ঞান যদি তার মাথার ভিতরে থাকত কোনটা মেয়ে কোনটা মেয়ে সে যাচাই করতে পারত বুঝতে পারত এই কাজ আমার দ্বারা করা যাবে না করা যাবে না অবশ্যই অপরাধ হবে কারণ তার মাথার ভিতরে কোরআনের জ্ঞান নাই না থাকার কারণে এই কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার সত্য ইঞ্জিনিয়ার বানাই তাহলে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবার পরে আমার সন্তানের কাছে হাজার হাজার টাকা দাবি ঘুষ খাবে না আমার সন্তান ডাক্তার হবে ডাক্তার হবার পরে আমার সন্তানের কাছে যখন রোগী যাবে কোনোদিন রোগীর সাথে খারাপ ব্যবহার করবে না ন্যায় কাজ করবে ভালো ব্যবহার দেখাবে আমার সন্তান মন্ত্রী হয়ে যায় আমার সন্তান যদি মেম্বার হয়ে যায় আমার সন্তান যদি গ্রাম পরিচালনা করে যখন গ্রামে কোনো সমস্যা দেখা দেবে সন্তান সমস্যা যখন দেখা দেবে সব মানুষ তার কাছে আসবে সঠিক কাজ করবে কোনো দিন ঘুষ খাই আসে কাজ করবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনের শিক্ষা শুনছে নির্মিত হবে আল্লাহর অলি একদিন ইমাম গাজ্জালি স্বপ্নের মাধ্যমে ছোট্ট একটা ইতিহাস আমি আপনাদের সামনে নিয়ে আসবো সময় যেহেতু বলাবে না আল্লাহর অলি ইমাম গাজ্জালি একদিন স্বপ্নের মাধ্যমে আল্লাহর ডাক দে আল্লাহ ডাক দে বলে ইমাম গাজ্জালি দেখো তো তোমার সামনে একটা সুন্দর একটা মানুষের চেহারা তোমার সামনে ধরলাম তুমি এই মানুষটাকে তুমি চিনতে পারো কিনা তুমি জানতে জানো কিনা এই মানুষের ফেস তোমাকে পরিচিত হয় কিনা দেখো তো সেম চিনতে পারো কিনা ইমাম দাঁতালি ডাকতে বলে আল্লাহ চিনি না আমার জীবনে আমার সামনে পড়ে নাই আল্লাহ বলে এই মানুষটা তামাম পৃথিবীর উপরে এমন একটা মা নাই সম্পদ নাই টাকা নাই পয়সা নাই তাম পৃথিবীর উপরে জীবন পরিচালনা করে সন্তান আদি নিয়ে স্ত্রী নিয়ে একটা পোশাক তারা দিতে কোনো পোশাক নাই এই মানুষটার একটা পোশাক দিতে কোনো পোশাক নাই বিবির একটা পোশাক দিতে কোনো পোশাক নাই সন্তানদের একটা পোশাক দিতে কোনো পোশাক নাই কিন্তু একটা পোশাক থাকার পরেও ইমাম গাজ্জানি আমার এই বান্দা সারাক্ষণ আমার ইবাদত করে সারাক্ষণ আমার ইবাদত করে আমার বন্দিগি করে সারাক্ষণ আমার ইবাদত করে বন্দিগি করে আমার মানি করে না ও গাজ্জানি

মতো নাম হলো একটা হলো আবদুল্লাহ আর হলো দুটো নাম হলো আব্দুর রহমান এই দুইটা নাম হলো আল্লাহর কাছে সবচাইতে পছন্দ আজকে তো আমরা সন্তানের নাম হলো নায়ক আর নায়িকাদের নাম কি নায়ক আর নায়িকার নামের সাথে মেহুদাকে আজকে আমরা নাম রাখি নানান দিক সামনে চলে আসছে কিন্তু সময় কুলাবে না আমি বলতেও পারবো না বন্ধু আমার ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে বলো গাজ্জালে এই মানুষটার নাম হলো কিশোর আব্দুর রহমান এই মানুষটা তাম পৃথিবীর উপরে অন্যের বাড়িতে কাজকর্ম করে কাজ করে অন্যের বাড়িতে কাজকর্মের করে কাজের বিনিময়ে টাকা পায় সেই টাকা নিয়ে এসে জীবন সংসার পরিচালনা করে এই মানুষটা তামাম পৃথিবীর উপরে মারা গেছে হায় রে বর্তমানে সম্পদ নাই টাকা নাই বলতে এই মানুষটা মারা গেছে সমাজের মানুষটাকে দাফন করছে না আজকে আমাদের সমাজের কালছান যদি কোনো গরিব মানুষ মারা যায় দাফনে যায় না কাফনে যায় না যে মানুষ ব্যবহার করবে না মানুষ খাইতে দেবে না সম্পদ নেই ওই ব্যাপারে যাওয়া যাবে না ওই জানা যায় যাওয়া যাবে না আর যদি একটা ধনী মানুষ মারা যায় হায়রে কাজ কর্ম ফেলিয়া তাড়াতাড়ি করে জানা যায় শরীর হয় কারণ হলো কি ব্যবহার খাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ খাওয়া যাবে ঠিক আছে সব কাজ তোমাকে করতে হবে এবার ডাক্তার বলে গান জালি এই গরিব মানুষ সম্পদ নাই টাকা নাই পয়সা নাই এই কারণে তাকে কেউ দাফন করছে না কেউ তাকে দাফন করছে না কাফন কাফনে কাপড় ক্রয় করার টাকা নাই সন্তানেরা বাবার লাশকে রাস্তার মনে হায় রে বৃক্ষের পাতা নেই গাছের পাতা নেই বাবার লাশটা তাকে সারাক্ষণ চোখে পানি সেরে কান্নাকাটি করছে ও গাদ্দালি তুমি দেরি করো না তাড়াতাড়ি করে তুমি চলে যাও আমার এই বান্দা আব্দুর রহমান কি তুমি দাফন কাজটা করে দাও আব্দুর রহমান দাফনের কাজটা সব কিছু দায়িত্ব তোমার কাছে দিয়ে দিলাম একবার কন্যা আল্লাহ এইবার ইমাম ভেঙে যায় স্বপ্ন ভেঙে যায় স্বপ্নটা যখন ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে হায়রে চিন্তার ভিতরে পড়ে যায় টেনশনের ভিতরে পড়ে যায় তাম পৃথিবীর কোনো মন্ত্রী আমাকে দায়িত্ব দেয় নাই প্রধানমন্ত্রী দায়িত্ব দেয় নাই এমপি দেয় নাই মেম্বার দেয় নাই তাম পৃথিবীর মালিক যিনি যার নাম হলো আল্লাহ সেই আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে অবশ্যই কাজটা করতে হবে এবার টেনশনের ভিতরে পড়ে যায় সারা পৃথিবীর উপরে তন্ন তন্ন করে খুঁজে বেড়ায় যাইতে যাইতে রাস্তা রহমান মানুষটাকে কি চেনো আব্দুর রহমান নামে কি কোনো ব্যক্তি চেনো ভাইটাকে কি সব বলে না না আব্দুর রহমান বলতে মানুষটাকে আমরা চিনি না জীবনে কোনোদিন নাম তো আমরা শুনি নাই বলে ঠিক আছে সামনের দিকে যাই লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আমরা নিয়ে আসলাম যাইতে যাইতে যাইতে যাইতে সামনে যাই একটা ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় দাড়িগুলো পাকা চুলগুলো পাকা মাথায় টুপি পরানে এবার ডাক বলে আপনি দেখিয়ে আসেন এইবার মুরব্বী ডাকতে বলে হুজুর আমি তো আব্দুর রহমান নামে কোনো মানুষ দেখি নাই কিন্তু রাস্তার মধ্যে দেখতে পাইলাম একটা রাস্তার মধ্যে কয়েকটা যুবক একটা মানুষের লাশ নিয়ে হারে টাকা নাই পয়সা নাই শরীরের সাথে কোনো কাপড় নাই পোশাক নাই গাছের পাতা দিয়ে বাবার লাশ নিয়ে চোখের পানি সেরা কান্নাকাটি করেছে আমি জিজ্ঞাসা করলাম বাবা কি সমস্যা কি হয়েছে তোমার বাবার লাশটা নিয়ে কেন তোমরা কান্নাকাটি করছো কি সমস্যা হয়েছে সন্তানেরা ডাক দেয় বলে হুজুর গো আমাদের টাকা নাই পয়সা নাই বিধা আমাদের দিচ্ছে না এই জন্য বাবার লাশ আমরা রাস্তার মধ্যে কান্নাকাটি করছি ও হুজুর পাশে মনে করেন কয়রা বাজার পাশে রয়েছে আল্লাহর ওলি ইমাম গাজ্জালি ডাকতে বলে ভাই আমি ওই মানুষটার লাশটায় সন্তানে বের হয়েছি একবার কন্যা সুবহানাল্লাহ এইবার সামনের দিকে অগ্রসর হইয়া যাইয়া দেখি কয়রা বাজারের পাশে মানুষটার লাশটা নিয়ে কয়েকটা সন্তান চোখের পাড়ে সেন্দে কান্নাকাটি করছে আল্লাহ করে ইমাম গাজ্জালি ডাক বলেন বাবা কেন তোমরা চোখের পাড়ে সেরে কান্নাকাটি করো কি তোমাদের সমস্যা আর সামনে এই লাশটা গান এবার ডাকতে দিয়ে বলছে হুজুর এই লাশটা হলো আমাদের চরম দক্ষিণী পিতা একবার কন্যা সবান আল্লাহ ঠিক আছে তোমার বাবা কেন বাবার লাশ নিয়ে কান্নাকাটি করো বলে হুজুর গো আমার বাবা মারা গিয়েছে কিন্তু টাকা নাই পয়সা নাই কাপড় কাপড় ক্রয় করতে পারছি না বাবার লাশটাকে দাফন করবো কে দে এই জন্য বাবার লাশটাকে আমরা গাছের পাতা দিয়ে ডাকিয়া আজকে আমরা চোখের পানি সেরে কান্নাকাটি করেছি ইমাম গাদ্দালি ডাকটা বলেন বাবা কোনো চিন্তা করিও না টেনশন নাই কারণ না আল্লাহ আমাকে বলে দিয়েছে তোমার বাবার দাফনের দায়িত্ব আমার উপরে আল্লাহ দিয়েছে একবার কন্যা সবান আল্লাহ